আজকের বক্তৃতার শুরুতে মহান প্রভুর কাছে পেশ করলাম আপনারা দোয়া করলে আমি পারবো কিছু আলোচনা আপনাদের মধ্যে পেশ করতে আমি আমার বক্তৃতা বক্তব্যগুলো আপনাদের সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরতে পারি সেজন্য প্রভুর সাহায্য কামনা করছি আমার প্রভু আমাকে কিছু কথা বলার তৌফিক এনায়ত করুন আপনারা সবাই একবার বলেন আল্লাহ আমি এরপরে মাহফিলে এমন কোন অবস্থার সৃষ্টি করবেন না যাতে করে আমি বক্তৃতার পয়েন্ট হারিয়ে ফেলি আপনারা যেভাবে সবাই আমাকে দেখতেছেন আমিও কিন্তু আপনাদের দেখতেছি আমার এই চোখের সামনে আপনারা কি করেন না করেন সবই কিন্তু ভেসে যায় সুতরাং এমন কোনো কাজ পবিত্র অনুষ্ঠানে বসে করবেন না যে আপনার এই কাজটার প্রতি আমার দৃষ্টি গেছে আমার বক্তৃতার থেকে অ্যাটেনশন ডাইভার্ট হচ্ছে এমন কোন অবস্থার সৃষ্টি করবেন না আমি চাই এই জলসা পাক এবং পবিত্র হয়ে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাক এটা আমি চাই আপনারাও তো চান এন্তেজামিয়া কমিটির আবদার হুজুর পবিত্র মহরমকে উপলক্ষ করে আয়োজিত আমাদের এই প্রোগ্রাম সুতরাং আগামী দিনের আলোচনা মহরম ভিত্তিক আমাদের সামনে বিভিন্ন দিক থেকে পেশ করলে আমরা অত্যন্ত খুশি হব সেই পরিপ্রেক্ষিতে আজকে কোরআন শরীফ থেকে এমন একখানা আয়তে গেরিমা আপনাদের খেদমতে তেলাবাদ করেছি যে আয়াতে আল্লাহ রাবুল আলমিন আমাদের পরিষ্কার ভাষায় ওয়াজ করে জানিয়ে দিয়েছেন দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হবে তারা আসলে সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করে না আল্লাহ নিজেই ঘোষণা দেন দিনের জন্য যারা শহীদ হয় তারা আজীবন আমি আল্লাহর কাছে জিন্দা এবং জীবিত হয়ে থাকবে জোরে জোরে বলেন সোভান আল্লাহ শহীদ হলে মানুষ মরে না এটার বাস্তব প্রমাণ পাওয়া গেছে মক্কা থেকে দশজনের এক কাফেলা বহু দূরে এক রাষ্ট্রে দাওয়াতি ইসলাম পেশ করতে গেলে রাষ্ট্রপতি খবর পেয়ে উজিরকে বলল এদেরকে অ্যারেস্ট করো উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো উজির আজম ভাবছে পারমিশন ছাড়া আরেক দেশে ইসলামের দাওয়াত এটা মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু নয় সুতরাং এদেরকে মেরে ফেলাই উচিত কি বল মারতে হবে পথ অবলম্বন করা হলো আপনার বড় বড় পাতিলা ড্যাক আনা হলো এটার ভিতরে তৈল দেওয়া হলো তারপরে নিজের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হলো তৈলগুলি যখন পুরো ভয়াল হয়েছে গরম হয়েছে মুসলমান এক একজনের হাত পা বেঁধে গরম তৈলে নিক্ষেপ করতেছে তারা তৈলে নিক্ষিপ্ত হচ্ছে আর ওই সময় তাদের মুখ থেকে বের হয়ে আসে তৌহিদের একমাত্র সে অমিয়মানি হুজির ভাবছে এটা কেমন ধর্ম যে ধর্মের জন্য মানুষ জীবন দিতে চায় কিন্তু ধর্মচ্যুত হতে চায় না ধর্মকে ত্যাগ করতে চায় না এটা কেমন ধর্ম ঠিক আছে নয় জন খতম হয়ে গেলে একজন অবশিষ্ট থাকলে উজির ভাবছে অন্য কায়দায় এই ছেলেটাকে ধ্বংস করা যায় কিনা দেখা যাক উজির আজমের একটি সুন্দরী রূপসী যুবতী মেয়ে ছিল মেয়েকে বলল মা রাতের অন্ধকারে এই ছেলের কামরায় ঢুকে পড়বে তোমার এই লবণ্যময় অঙ্গ প্রত্যঙ্গ যৌবন সুলভ এই দেখো এই ছেলের সামনে লেলিয়ে বুলিয়ে দিয়ে দেখো কোনো মতি নেই দেখো কোনো মতি নেই এই ছেলেটাকে অপবিত্র করে দেওয়া মেয়ে হচ্ছে বাপ হয়ে যখন আমার চরিত্রে কলঙ্কের স্পট পড়ুক পারমিশন দিতে পারেন তাহলে পারবো আমি ধরে পড়ছে সে সেই এই নওজোয়ান মুসলিম মুসলমান নবীর সাহাবির সেই কামরায় ডেকে ডেকে বলছে আমি রূপসী সুন্দরী আমার রূপ আমাকে পাইবার জন্য এলাকার কত ছেলেরা ব্যস্ত থাকে অবশ্য তুমি একবারে মাগনা ধরে আমাকে পেয়ে গেলাম আমার বাবা বলেছে তোমার সাথে রাত্রি কাটবে এবং তুমি যা বলো তাই তোমার কথা মতো চলতে তোমার কথা মানতে তুমি যা কিছু তাই আমাকে করতে পারো এক নজর আমার রূপ দেখলে তুমি পেশান নিয়ে যাবে পাগল হয়ে যাবে আসছেন ছেলেটি নিচের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন কাঁদছেন গাল বেয়ে পানির ফুটাগুলো ঝর্নার মতো জ্বরে পড়ছে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে আল্লাহ আমার সঙ্গের সাথী নয় জুন গরম তৈরি নিক্ষিপ্ত হইয়া তুল ফারদাউস দখল করলো কি পাবানি করলাম কি অন্যায় আমি করলাম জান্নাত আমার নসিবে হলো না অবশ্য মহা ইমতেহানের সম্মুখীন আমি ও খুদা তোমার সাহায্য কামনা করছি আমি যেন ধ্বংস হয়ে না যাই আমি যেন না পাক অপবিত্র হয়ে না যাই বলেন শোভা দেখুন আপনি আপনার চরিত্রকে ঠিক রাখার জন্য একদিকটা মেহনত করতে হবে অন্যদিক দিয়ে ক্ষুদার সাহায্য কামনা করতে হবে ক্ষুদার অশেষ মেহরবানি ক্ষুদার সাহায্য দ্বারা পৃথিবীর কোনো মানুষ কিছু করতে পারে না ধরে বলেন পারে পারবেন ক্ষুদার মেহরবানি ছাড়া কিছু করতে আমি যে কথা বলতেছি এটা কি আমার ক্যাপাসিটি কৌশল নাকি না আমি আমার বাপ বক্তা ছিল আমিও বক্তা বক্তার গড়ের বক্তা এটা না বা রাহমতি আমার খোদার অশেষ মেহরবানি রহমত করুণা যদি আমার প্রতি না হয় আমি কোনোদিন আপনাদের সামনে কথা বলতে পারবো তো নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য একদিক দেওয়া চেষ্টা চালাতে হবে আরেক দিকটা খুদার সাহায্য কামনা করতে হবে আমি মাঝে মধ্যে কিছু কথা বললে আমার সঙ্গে আপনারা বলবেন তাহলে আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন আর যদি বোবার মতো বসে থাকেন তাহলে আমি বুঝবো আপনারা কিছু বুঝেন না যদি বলি কি বুঝেন না বলবেন কি যে বুঝি না হেরি বুঝি কেমন যেন না আর এই অবস্থাটা এই জন্য আমি করতে যাচ্ছি যাতে করে আপনাদের অ্যাটেনশন সরাসরি বক্তৃতার দিকে থাকে অন্যদিকে ড্রাইভার না তো বলতেছিলাম আপনি জিনার চঙ্গল থেকে বাঁচার জন্য মেহনত করতে হবে একদিক দিয়া অন্য দিক দিয়া খুদার সাহায্য কামনা করতে হবে কেন আপনি বাঁচতে পারবেন দেখুন না হজরত ইসুফ আলাই সালামের দিকে তাকাইয়া গুলি সপ্তম খানার ভেতরে জোলেখার চঙ্গল থেকে বাঁচার জন্য একদিক দিয়া জোলেখার সঙ্গে যে হাত ঘোষণা করছে অন্য দিক দিয়া খুদার সাহায্য কামনা সেই সপ্তম খানার ভেতরে আবেগ যৌনমূলক কাজ জুলেখা কায়দা করে কিছু আর্ট সেখানে আর্ট ছিল এক আর্টিস্ট দিয়া এই জুলেখা এই ইউসুফ ইউসুফের কোলে জুলেখা পরে আছে জুলেখার কোলে ইউসুফ পরে আছে এই সমস্ত ফটো বা আর্ট গুলো একজন ভালো আর্টিস্ট দিয়ে ওই সপ্তম খানার ভেতরে যে রুমের ভিতরে জোলেখা ইউসুফের সঙ্গে জেনা করবে সেখানে সে আঁকাই ছিল এই সমস্ত আর্টের পেছনে উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যেন চরিত্র ইউসুফের নষ্ট হয়ে যায় জ্ঞান বিজ্ঞানের যদি দেখুন আমাদের সামনে চিত্রালী বিচিত্রা এই সমস্ত পত্রিকার ভিতরে যে ফটোগুলো আসে ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় যে সমস্ত বইগুলো সপ্তাহে সপ্তাহে আমদানি হয় নায়ক নায়িকাদের বিশ্রী কিছু ফটো আমাদের ছেলেদের সামনে এগুলি চলে আসছে দিন দিন উন্নতির দিকে আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে আস্তে আস্তে দেখবেন ঠুটের সাথে ঠুট মিশে যাচ্ছে গালের সাথে গাল মিশতে না মাথা মিশতে গাল মিশে যাচ্ছে এগুলি আমাদের ভবিষ্যৎ জেনারেশন ইয়াং ছেলেরা এগুলি দেখলে ইমান তাদের চরিত্র কেমনি ঠিক রাখতে পারে আমার ব্রেনে ধরে না আমার দেমাগ সিনেমা সামনে বড় পর্দায় আর্ট করে নায়ক নায়িকাদের বিস্তৃত গুলো এগুলি ছেলে মেয়েদের চোখে পড়লে বলুন কিভাবে ছেলেদের চরিত্র ভালো থাকতে পারে শুধু কি সিনেমার পর্দায় পত্রিকার পৃষ্ঠায় ছাপিয়ে ক্ষান্ত হয়েছে এদেশের মানুষ এদেশের মানুষ সেই বিশ্রী নায়ক নায়িকাদের ফটো রিস্কার নিচে পেছনে পর্যন্ত লাগাতে শিখেছে রিস্কা চলে দেখবেন রিস্কার নিচে এক নায়ক নায়িকার লোকে বেহা হইয়া ঠিয়া গেছে আচ্ছা বলুন এখানে এইটা দেওয়ার কি এটা দিলে কি প্যাসেঞ্জার বেশি পাওয়া যায় হাই মুসলমান হাই বোকা মুসলমান এগুলি দিলে কি প্যাসেঞ্জার রিস্কায় বেশি উঠে কিছু রিস্কার মালিক রিক্সা নিচে দেখবেন বাইতুল্লাহর ফটো দিয়ে রাখেন তারপরে মসজিদে নবীর ফটো দিয়ে রাখ এটাও বাইতুল্লাহর প্রতি সরম অবমাননা জোরে বলে নাউজুবিল্লাহে এই সব বাজে আর্ট বা ফটো আমাদের ছেলেদের চরিত্রকে ভালো করছে না বরং চরিত্র ধ্বংস হয় বিরাট চরিত্রকে পরিষ্কার ধ্বংসের দিকে টেনে নিচ্ছে এই সমস্ত আবেগ যৌনমূলক বিশ্রী আর এসব ফেতনার থেকে কি করে বাঁচাবো কেমনি বাঁচবো বাঁচার একটাই মাত্র পথ যদি এটা ইসলামী স্টেট হয় আল্লাহ কবুল করুক ধরে বলে আল্লাহ ইসলামী স্টেট কেমনে হবে আপনারা তো আমি দাঁড়ালে ভোট দিবেন না আমি যদি প্রেসিডেন্ট ইলেকশন করি আর যদি ঘোষণা দিয়ে দেই আমি প্রেসিডেন্ট হতে পারলে ইসলামী স্টেট ঘোষণা দিব কোরআন হাদিসের আইন চালু হবে সুতরাং আমি প্রেসিডেন্ট পদ প্রার্থী আপনারা পত্রিকায় যদি দেখতেন মৌলা যুক্তিবাদী প্রেসিডেন্ট পদ প্রার্থী তখন আপনারা কিছু লোকেরা ভালো বলতেন আর কিছু লোকেরা বলতেন সর্বনাশ একদিন যুক্তিবাদী ভালোই আছি অহনি গদি হয়ে গেছো গদি লোবয়ে বলতেছিলাম জুলেখার খানার ভেতরে এই আট গুরু ইসু আলাই সালাম চারদিকে তাকিয়ে দেখছে এইসব অবস্থা অতপর জুলেখা কোরআন শরীফে আসছে লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন বুরহান রাব্বিহি বলা হয় হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা জুলেখা তো জিনা করার জন্য অলরেডি প্রস্তুত আলাইহিস সালাম জিনা করার জন্য নিমরাজি হয়ে গেলেন অর্থ সরাসরি এটাই হবে আর কোরআন শরীফের অর্থ যদি এতটুকুন করে ক্ষান্ত হই কেয়ামতের মাথা মাঝে আমার জিব্বা আগুনের কেসি দিয়ে আল্লাহকে দিবি বলবে ল্যাবিন মার্কা বক্তা কোথাকার তুই বুস টুস করে কোরআনে পাক করলি না আর অর্থটা ভালো করে করলি না কিন্তু অর্থ তো এটাই হয় আসক্ত হয়ে উনিও জেনা করার জন্য হয়ে অর্থ তো এটাই হবে কিন্তু রাম লিখেছেন রাজি হয়েছে জেনার থেকে বাঁচার জন্য এখন এটা কেমনে হয় জেনার থেকে বাঁচার জন্য উনি জেনা করার জন্য রাজি হয়েছে এটা হয় উনি ভাবছেন আপাতত জোলেখা যখন পেরেশান হয়ে গেছে এটা বুঝ দেই উনি বলতে লাগলেন আপনি কি পাগল হয়ে গেলেন নাকি আমি কি আপনার বাড়ি থেকে চলে গেছি নাকি আমি আপনাদের ধার আপনার স্বামী লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আমাকে খরিদ করে আনছে আপনি পেরেশান মিলেন আমি থাকলে তো সবকিছুই করতে পারবেন এই কথাতে সরাসরি বোঝা যায় ইসুফ আলাই সালাম জেনা করার জন্য রাজি হয়েছে আসলে জেনা করার জন্য রাজি হয়েছে জেনার থেকে বাঁচার জন্য জোরে কোন সুভান আপনি আপনার ছেলেকে কাঁদি করে যাচ্ছেন বৈতুল মুখারণ গেলে দোকানে মূর্তি দেখে ছেলে চিৎকার করে কাঁদে যে এই মূর্তিটা আমি চাই মূর্তি কিনে দেয়া বাচ্চাকে এটা চরম অন্যায়ের কথা এটা গুণায়ের কথা পাপ ছাড়া কিছু আপনি এটা বুঝতে পেরেছেন কিন্তু ছেলে যে মূর্তির জন্য পেরেছেন তাই আপনি ছেলেকে বলতেছেন এটা তো ছোট্ট দোকান ভেতরে ঢুকলে বড় দোকান আছে ওখানে বড় বড় মূর্তি আছে এই মূর্তির দাম চার টাকা ভেতরের মূর্তির দাম চল্লিশ টাকা ছোট্ট মূর্তি কিনবে ভেতরে ঢুকে বড় মূর্তি কিনবে কারণ এই কথা না বললে ছেলে যে পেরেছান তাকে যে ঘুষ দেওয়া যায় তো উনি মূর্তি কিনে দেওয়ার জন্য ছেলেকে বলেছে আমি কিনে দিব ঘন মূর্তি মূর্তি কিনে দেওয়ার জন্য নয় আপাতত মূর্তির প্রতি যে তার মন সেটা ওই মূর্তির থেকে ডাইভার্ট করার জন্য তো ইসুফ আলী সালাম জেনা করার জন্য রাজি হয়েছে জেনা করার জন্য নয় জেনার থেকে বাঁচার আল্লাহ বলেন লাউলা কিছু প্রমাণ বা দলিল আদি যদি আমি ইসুফের সামনে পেশ না করতাম তাহলে ইসুফও ধ্বংস হয়ে যেত প্রমাণগুলো কি পরিষ্কার তাফসীরের কিতাবে এটা তার তাফসিরে জালালাইনের কথা হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেন সপ্তম খানার ভেতরে ইসুফ আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে আছেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে ইসুফ রে তুই কিন্তু জেনা করতে পারস না জোরে কোন সুবহান ইয়াকুব আলাইহিস সালাম গায়েব হয়ে গেলেন এই আওয়াজটা উনি শুনতে পেয়েছেন নিজের চোখে বাবা ইয়াকুবকে দেখেছিলেন দ্বিতীয় প্রমাণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে জিবরাইল সপ্তম খানার ভিতরে একটা চিঠি নিয়ে উপস্থিত হয়েছিলেন জিবরিল চিঠি উনার চোখের সামনে ধরলেন ইসুফ আলাই সালাম চিঠির দিকে তাকিয়ে পড়তেছিলেন আল্লাহ বলতেছেন ইসুফ তুমি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারো তিন নম্বর সপ্তম খানের ভেতরে ওই টেবিলের উপরে কোনায় স্বর্ণের একটা মূর্তি তোয়ালি দিয়ে ঢেকে রেখেছিল সুলেখা ইসুফ আলাই সালাম বললেন মূর্তির ভিতরে কি আছে আমার দেবতাকে তোয়ালি দিয়ে গুড়া রাখছি আপনার সাথে জেনা করবো তো দেবতা দেখলে সিসি লজ্জার ব্যাপার সেই জন্য এটাকে তোয়ালি দিয়ে ঘুম পাড়াইতেছি জেনা হয়ে যাবে এরপরে তোয়ালি সরাই দিবে ইউসুফ চোখের পানি ছেড়ে দিলাম মনে মনে ভাবতে লাগলেন জুলেখা ও জুলেখা মূর্তির তৈরি দেবতা যদি জিনা করলে দেখেন তাম পৃথিবীর মালিক আমার আল্লাহ কি দেখবেন না আমি ইউসুফ যদি তোমার সাথে জেনা করি জোরে বলেন শোভা কিতাব আছে ইসুফ আলাই সালাম একদিক দিয়ে চেষ্টা চালাচ্ছে অন্যদিক দিয়ে আল্লাহর সাহায্য কামনা করছে চেষ্টাটা কি পায়জামাতে একটা গিরি ছিল এরপরে ছটা গিরু লাগাইছে জোরে কলছে বাহার পায়জামাতে গিরু একটা উপরে আরো ছটা গিরু লাগাইছে তার হেকমত ছিল জোরে খাতে আমার পায়জামার গিরিগুলো খুলবে এক দুই তিন চার করে খুলতে খুলতে সাতটা গিরু খুলতে একটু সময় লাগবে এই সময় হয়তো বা আল্লাহ আমাকে জোরে খাত সঙ্গল থেকে বাঁচিয়ে ফেলবে জোরে কলছে বাহার অন্যদিকে ইউসুফ আল্লাহকে ডেকে ডেকে বলতেছে মাউত আমি যেন ধ্বংস হয়ে না যাই আমি যেন না পাক হয়ে না যাই আমি যেন অপবিত্র হয়ে না যাই আল্লাহ বলেন ইসুরে মুসিবতে পড়ে যখন বিপদে পড়ে যখন আমার সাহায্য কামনা করছ যা আর কান্দিস না জোরে খা জঙ্গল থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম জুবিলকে শুধু করান করলেন ও জুবরি যাও আমার ইসু এখন বের হয়ে যাবে দরজাকে লক্ষ্য করে দৌড়বে আর কিতাবে আসছে ইউসুফ জুলেখাকে ধাক্কা মেরে পেছনে ফেলে দিয়েছে আর দরজার দিকে চিৎকার করে যখন দৌড়াচ্ছে ফাস্তাবাকাল বাবা দরজাকে লক্ষ্য করে যখন উনি দৌড় দিয়েছে কিতাবে আসছে তখন আল্লাহ বলেন যে ওই লাঠি মেরে সপ্তম খানার সাতটা ঘের ভেঙে চুরবান করে দাও গেট ভেঙে গেল মতান্তরে দরওয়াজা খুলে গেল যাই হচ্ছে এগুলি সব আল্লাহর মেহরবানি জোরে কোন কার মেহরবানি মাহবুদের ওরা বুলা আরামিন এইভাবে জেনার থেকে বাজার জন্য চেষ্টা করতে হবে সাথে সাথে কার সাহায্য কামনা করতে হবে আমরা বাজবুদুরের কথা সুযোগ পাইলে যতই ওয়াজ করি আর যতই ওয়াজ শুনি আমরা এই ওয়াজ করে মোনাজত করে ছেড়ে দিলে রাস্তার পাশে কোনো সুন্দরী রূপসী যদি শিকুন গলা দিয়ে ডাক দেয় কোথেকে আইসেন হুইনা যান আমি কত সুন্দরী দেখা যান হ্যাঁ এর উপরে যা করে কোথায় ওয়াজ মস্ত যা করে কোথায় পরে আবার তবা করে লড়ুলে থেকে বাঁচা বড় মুশকিল আমি যুব ভাইদের কথা প্রসঙ্গে মনে হয়ে গেছে সেই জন্য বলে দিচ্ছি হুজুর এক দোকান এক যুবক ছেলে দেখি বলি হুজুর মুসলমান হতে এসেছি আমার নবী দেখে বলেন মুসলমান যদি হওয়ার জন্য এসে থাকো তাইলে তুমি পড়লা ইলাহা ইল্লাল্লাহু মহব্বতে কালমাটা পড়েন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ছেলেটি মুসলমান হইয়া যায় অতপুর দেখি বলুন পারমিশন যদি দেন হুকুম যদি দেন তাহলে আমি আমার পিতা মাতার কাছে দাওয়াত ইসলামটা পেশ করে দিতাম ভাবি আমার দেখে বলে রে যুবক যাও পারমিশন দিলাম যাচ্ছে যুবক যদি আর ময়দানের মাঝখান দিয়ে সরু পথ দৌড়াচ্ছে ছেলেটি সন্ধ্যা ঘনি আসছে হঠাৎ করে দেখেন এক যুবতী রূপসী সুরুষী একাই তিনি ওই পথ দিয়ে আসতেছেন সন্ধ্যাকালে যুবক ছেলেকে দেখে মেয়ে ভিতা হয়ে পড়েছেন মনে মনে ভাবছেন পরন্তু বেলায় কেন একা ঘর ছেড়ে রওনা হচ্ছিলাম আমার যাওয়ার গুলি নিয়ে যাবে জিনিসগুলো নিয়ে যাবেন চরিত্রের পরে কলঙ্কের দাগ বসাই দিবেন নিজের চুলগুলো নিজে নিজে টানছেন আর ভাবছেন কেন সময় বের হয়েছিলাম এই তো বুঝি ছেলে এসে গেছে প্রায় ধরে ফেলেছে আমাকে রাস্তা ক্রসিং হবে এমন সময় ছেলে থার থার করে কাঁদতেছে মেয়ে থার থার করে কাঁদতেছে ছেলেটি মেয়ের দিকে তাকাইয়া মনে মনে ভাবছে নিশ্চয় আমার ভয় অবস্থা হয়েছে তাই যুবক ছেলে হঠাৎ করে ডাক দিয়েছে মা মা বলে ডাক দিলেন মেয়ে সুস্থির নিঃশ্বাস ছেড়ে দেন ডেকে বলে কে হ্যাঁ তুমি এই পথের মাঝে একা এখানে আমারে পাইয়া কুকির কণ্ঠে মা বলে ডাক দিলাম কে তুমি কিরাম তোমার কোথায় ঘর আর কোথায় বাড়ি এমনি ধরনের সুন্দর চরিত্রের পুরুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই ছেলে ডেকে বলে মাহেন তুমি মনে করেছ তোমার পরে জুরুম অন্যায় অত্যাচার চালাবো অমাম তোমার যাওয়ার জিনিস নিয়ে যাব তুমি জানো না আমি সবে মাত্র নবীর হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে ও মুসলমান এ হয়েছে তোমাদের ইতিহাস জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকে দেখুন মেয়েদের রাস্তায় চলার নিরাপত্তা নাই জীবনের নিরাপত্তা নাই আমার মেয়েটি আজকে দেখুন মেয়েদের রাস্তায় চলার নিরাপত্তা নাই জীবনের নিরাপত্তা নাই আমার মেয়েটি স্কুলে বের হয়ে যাচ্ছে একা এটা দুপুর বেলায় দুটায় তিনটায় ফিরতে পারবি কিনা এটা বাবার মনেও ভয়ের সংসার মায়ের তো ভূমি হয় না সুতরাং দেখুন প্রায় পত্রিকায় দেখি মেয়েরা লাঞ্চিটা হচ্ছে মেয়েরা বঞ্চিত হচ্ছে স্কুলের মেয়েদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর লোকেরা এদের সাথে এদের গোটা জীবনটাকে নষ্ট করে দিচ্ছে কিছুদিন আগে পত্রিকায় দেখছিলাম স্কুলের অল্প বয়সের এক মেয়েকে ধরে নিয়ে গেছে ছেলেরা কয়েকজনে মিলে তার উপরে অন্যায় অত্যাচার চালালে মেডিকেল নিলে পরিশেষে জ্ঞান ফেরার পরে মেয়ের মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং ডাক্তারদের থিওরি এই মেয়ে জীবনে আর কোনোদিন ভালো হয় কিনা তাও সন্দেহ করে বলে নাউজুবিল্লাহ এ হয়েছে এদেশের মুসলমানদের সুন্দর চরিত্র লজ্জাস্কর কথা আর কি হতে পারে সেজন্য আমি যুবকদের বলবো সেনাকে পাক রাখতে হবে সেজন্য মেহনত করতে হবে সাথে সাথে কার সাহায্য কামনা করতে হবে আর ধরে বলেন সাহায্য কামনা সুতরাং যুবক ছেলেটি দেখে দেখে বলতেছে মামুন আমার সঙ্গীর সাথে নয় জন বরং তৈরি নিক্ষিপ্ত হয়ে জান্নাতুল ফারদাউস দখল করছেন ও খুদা আমাকে তুমি কেন বাঁচায় রেখে দিয়েছ সুন্দরীর রূপসীর জঙ্গলে আমাকে ফেলে দিয়েছ খোদা গো আমি যেন ধ্বংস হয়ে না যাই অপবিত্র হয়ে না যাই আল্লাহর সাহায্য কামনা করেন নিচের দিকে তাকাইয়া বিড়ে বিড়ে কান্দি যুবক মেয়েটি মনে মনে ভাবছে এটা কোন ধর্ম রে এটা কেমন ইসলাম যে ইসলামের সুশীতল ছায়ার নিচে মানুষ প্রবেশ করলে এমনি ধরনের নিষ্পাপ হয়ে যায় হে ভাই মুহূর্ত দেরি নয় আমাকে পরে দাও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি মেয়েটি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় দেখি দেখি বলে ভাই এবার তুমি আমার ভাই আমি হয়েছি বোন মরার নাম বাহাদুরি নয় সঙ্গের সাথী নয়জন মরেছেন তুমি যদি মরে যাই মেয়েটি দেখে বলেন চেষ্টা করব মেয়েরা কিন্তু চতুর থাকে মেয়েদের বুদ্ধির সামনে পুরুষের বুদ্ধি অনেক সময় হেড হয়ে যায় মেয়েদের চালাকির সামনে অনেক সময় পুরুষের সিঙ্গেল ডাউন হয়ে যায় মেয়েরা চতুর থাকে বেলায় ছেলে কামরাত থেকে বের হয়ে গেলেন দেখি দেখি বলি উজি রাজা মা তুমি পেরেছ ছেলেকে না পাক করে দিতে মেয়ে বলেন এইসব ছেলেদের না পাক করে দেওয়া আমার পক্ষে সহজ তবে ছেলেটা বড় লাগু তোমরা আশেপাশে অসুবিধায় কথাই বলে না বাবা আগামী রাত্রে পাহাড়ের পাশে ছোট্ট যারা কুটির তৈরি করে দাও কেউ থাকবে না আশেপাশে আমি পারবো নিশ্চয়ই ছেলেকে ধ্বংস করে দিতেন তাই করা হলো পরবর্তী রজনীতে পাহাড়েরই পার্শ্বে ছোট্ট কামরা তৈরি করে ছেড়ে দেওয়া হয় রাতের শেষ বাগে মেয়েটি বেরোয় দেখে আশেপাশে কেউ নাই দেখে দেখে বলে ভাই হে আসো এবার আমরা মক্কা নগরের দিকে পালিয়ে যাই বের হয়ে যাচ্ছে আর পূর্ব আকাশ লাল হয়ে গেছে হঠাৎ করে দেখা যায় একদল লোক আসতেছে কাফেরা ছেলে বলে বোন তুমি তো আমাকে বাঁচাইবার জন্য বহু চেষ্টা করেছো চিরম স্মরণীয় হয়ে থাকবেন তোমার চেষ্টার কথা আমার কাছে তবে শোনম ওই যে দেখো তোমার বাবার কাফেলা ওই যে দেখো তোমার বাবার বাহিনী আসতেছে গো বহুন আমাকে ধরার জন্য কিন্তু না ওই কাফেলাম যতই নিকটে আসতেছে মনে হয় চিনা চিনা জানা জানা লাগে পার্শ্বে আসতে দেখা যায় ওই যে সঙ্গের সাথে নয়জন গরম তৈলে নিক্ষিপ্ত হয়ে শহীদ হয়েছে ওই নয়জন জেতা হয়ে সামনে দাঁড়ালো জীবিত ব্যক্তিকে ডেকে বলে ভাই তোমরা আমার চোখের সামনে গরম তৈরি নিক্ষিপ্ত হইয়া শহীদ হয়ে গিয়েছ কেমনি যেতা হইলে আসলাম নয় জনে কি কণ্ঠে কণ্ঠ মিলাইয়া জবাব দিতেছেন যদিও তোমার চোখের সামনে দেখেছো আমরা শহীদ হয়ে গিয়েছি কিন্তু আমরা আল্লাহর কাছে আজীবন জিন্দা এবং জীবিত হয়ে থাকবো আমার আল্লাহ বলেন দিন কায়েমের জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এমনি ভাবে যারা শহীদ হবে এমনি ভাবে যারা শাহাদত বরণ করবে ও মানুষেরা শুনুন কোরআন শরীফ স্পষ্ট করে আমি জানাই দিতে চাই আমি আল্লাহর কাছে ওই সব ব্যক্তি আমি মাবুদের কাছে আজীবন জিন্দা এবং জীবিত জোরে জোরে বলেন সোবাহান ভাই আমার আমি বলতে চাই বলার উদ্দেশ্য ছিল মাহরমের এই চাঁদের কারবালা ময়দানে এমাম হুসাইন শহীদ হয়েছেন উনি মৃত্যুবরণ করে নাই উনি আল্লাহর কাছে আজীবন জিন্দা এবং জীবিত হয়ে থাকবেন আমাদের কাছে মরিয়া গেও অমর হইয়া থাকবেন এমাম হুসাইন লম্বা ইতিহাস তার জীবনী শোনার ভিতরে কোনো সার্থকতা নাই তবে আমি আজ আমার বক্তৃতায় এমন হাসান হুসাইনকে তুলে ধরতে চাই আসুন আমরা বুঝবো এবং জানবো ইমাম হাসান হুসাইনের জীবনী এবং আমাদের জীবনে ইমাম হাসানের চরিত্র ইমাম হুসাইনের আখলাক ইমাম হাসানের চরিত্রে তাদের আখলাকে যদি পারি আমরা আমাদের আখলাক গড়ে তুলতে এ মাহফিল সাক্ষী রইল তেমতের মাঠে ইমাম হাসান হুসাইনের সঙ্গে আমাদের আসর হয়ে যাবে এমাম হাসানের চরিত্র হুসাইনের চরিত্র নিখুঁত চরিত্র যাদের চরিত্রের ভিতরে কোন স্পট ছিল না কোন দাগ ছিল না এখন সভার এর পেছনে পিতা মাতার বিরাট অবদান রয়েছে মায়ের চরিত্রে বাবার চরিত্রে কোনো দাগ ছিল না যেরকম ছিল হজরত আলীর চরিত্রে কোন স্পট আছে যেরকম হজরত ফাতেমার চরিত্রে কোনো দাগ আছে যেরকম বাপ মায়ের চরিত্রে হাসান হুসাইনের চরিত্র সেজন্য আমি বক্তৃতা অনেক সময় থাকি বাপ যদি ভালো হয় ছেলেও ভালো হয় মা যদি ভালো হয় মেয়েও ভালো হয় বাপ ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো বাপ নামাজি ছেলে নামাজি মা নামাজি মেয়ে নামাজি না ভুল বললাম আপনারা এমন করে দেখেছেন বাপ নামাজ পড়ে ছোট্ট ছেলেটাও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে দেখেছেন দেখেন না মা নামাজ পড়ে ছোট্ট মেয়েটি মায়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ দেখেছেন বাপমা যদি বেলা উঠে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে নামাজের জন্য পেরেশান হয় সে ঘরের ছেলে মেয়েরা বেলা উঠার আগে উঠবে না পরে উঠবে জোরে কন আর বাপ মা যদি আটটায় নটায় উঠে ছেলে মেয়ে উঠবে কটা না না বারোটায় উঠার কথা না এগুলি ঘুমের মধ্যে মহিলা থাউনের কথা চরম সীমায় পৌঁছে গেছে উন্নতির নামে অবনতির শেষ যাকে পৌঁছে গেছে যারা জ্ঞান বিজ্ঞানের যুগে এত ভদ্র মৌলবীদের খাত মোল্লা কয় মৌলবী সাহেব কয় না মলি সাহেব কয় মলি মলি ও মলি সাহেব মৌলবী সাহেব না মলি সাহেব বাপরে আটটায় মায়ের উঠে সাড়ে আটটায় মার আধা ঘন্টা লাস্টিং পাওয়ার আরো বেশি আমি বলতে চাই ও বাপ না তোমাদের চাল চলন তোমাদের উঠা বসা খাওয়া এমন হওয়া উচিত তোমাদের বসা তোমাদের কথাবার্তা এমন হওয়া উচিত না যে গুলামের আসর তোমাদের ছেলে পেলেদের অন্তরে সেই মোহরের চেয়ে বেশি দাগ কাটবে আপনি যা বলছেন আপনি যেভাবে চলছেন এগুলো আপনার ছেলে মেয়ে কিন্তু ফল তাই আমি অনেক সময় আমার বক্তৃতায় বলে থাকি শুনলে আপনার হাজবেন্ড কিন্তু বুঝবার অনেক কিছু আছে বাপ এম এ পাস মাও M A pass M M A double M A এত ভদ্র স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকি স্ত্রী ও স্বামী স্বামীকে নাম ধরে ডাকি স্বামীর নাম সলবদ্দি স্ত্রীর নাম বানেসা সলবদ্দিজি বানেসাজি ছোট্ট ছেলে জন্ম নেওয়ার পরে ছোট্ট বাচ্চাদের খাসলত দেখবেন বাড়িতে যেই নাম বেশি বেশি শুনে সেটাই তারা মুখস্থ করে বাচ্চা রাস্তার পরে বসে বসে দুলাবালি দিয়া খেলে আর করে সলনদ্দি বানে সা সলনদ্দি বানে বাপ অফিস থেকে আসলো বেগুন দেখি বলেন তুমি যে আমার বানে থাকো আর আমি যে তোমার সলমদ্দি কই পোলাতে দিয়ে শিখবেন স্বামী স্ত্রীর হাতে হাত দিয়ে কয়ে তবা কর ইসলামকে বাদ দিয়ে উন্নতির নামে অবনতির চরম সীমানায় পৌঁছে গিয়েছিলাম তবা কর ও বিবি এই ছেলেকে যদি বাপ আর মা ডাক শিখাইতে চাস আজকের থেকে তুই আমার বাপ দা স্টার দে আমি তোরে মা ডাহা স্টার দে সেজন্য বলছিলাম ছেলে মেয়ে বাপ মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে সুতরাং বাপ মাকে ভালো হতে হবে আগে আগে কাদেরকে ভালো হতে হবে তোরা কর হজরত ইমাম হাসানের চরিত্র হুসাইনের চরিত্র নিখুঁত চরিত্রের পেছনে বাপ মার বিরাট অবদান রয়েছে একটু দুরুদ শরীফ সয়ার মদিনায় পাঠিয়ে দেন মহাব্বতে আল্লাহ اللهم صل على لا إله إلا الله محمد رسول الله জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি আর হযরত আলীর চরিত্র সরাসরি আল্লাহর হাবিবের চরিত্রের সাথে খাপ খায় যে এখন সোভান আল্লাহ কারণ বাবার ইন্তেকালের পরে হাজরত আলী রাসুলের বাড়িতে লালিত পালিত নিজের ভাইকে চাচাতো ভাইকে আল্লাহ রাবি বলেন হে আলী আমার দাদার ইন্তেকালের পরে তোমার বাবার বাড়িতে তোমার বাবার কাছে আমি মোহাম্মদ লালিত পালিত জোরে বলেন সাল্লাহ আলী আবু তারিফ আমার নবীর জন্য জীবন দিয়ে দেয় মক্কার লোকেরা বলতো এ আবু তালিম হয়তো তুমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করো না হয় মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও আবু তালিম জবাব দিতেন আমি ভাতিজার ধর্ম গ্রহণ করব না ঠিক কিন্তু আমি থাকতে মক্কা নগরে এটি মোহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না কত ভালোবাসতেন কেমনি আদর করতেন তাই আমি আমার ডেকে বলেন আমার চাচা আমাকে আদর করেছেন আমার চাচা আমাকে লালন পালন করেছেন সুতরাং তুমি আমার চাচার ছেলে চাচা তো ভাই আলী হে আমার বাড়িতে থাকবে তুমি নবীর বাড়িতে জীবন যৌবন সুতরাং নবীর আখলাকে হজরতে আলীর আখলা করে উঠেছেন হাজির শরীফে আসছে আল্লাহর আল্লাহর হাবিবের ইন্তেকালে নবীর সাহাবিরা বলতেন আলী হে তোমার শরীর থেকে রসুরের গ্রাম পাওয়া যায় আর বলেন সব আল্লাহ এটা সোজা কথা নবীর গ্রাম পাওয়া যায় মানে নবীর গায়ের গন্ধ নয় নবীর আখলাপ নবীর চরিত্র নবী রেবাবি উঠতেন বইতেন কথা বলতেন খাইতেন হু হজরত আলীর জীবনে বাস্তবী রূপ দিতে পেরেছেন বিদায় সাহাবিরা বলতেন আলী রসুলের গ্রাম পাওয়া যায় তোমার পাশে গেলাম তাহলে সে আলীর সন্তান হজরত আসান হুসাইনের চরিত্র কত সুন্দর হওয়ার কথা কত ভালো হওয়ার কথা চরিত্র ইতিহাস করে দেখুন ভয় করে দেখুন কিতাব খুলে দেখুন সেই হজরত আলী হজরত ফাতিমার বিয়ে তালিবান হিজড়ির দ্বিতীয় শনি হয়ে যায় নদী নতুন মদিনাতুল মুনাফারাতে বদরের যুদ্ধের পরে আলীর ফাতেমার বিয়ে হয় বিয়ের ব্যাপারে বলা হয়েছে আরবের বড় বড় ধনীরা ফাতেমার বিয়ের প্রস্তাব আল্লাহর হাবিবের কাছে পেশ করলেন নবী হানা কিছু বলতেন না নবী চুপ থাকতেন খামোশ থাকতেন হাজরাত আবু বাকর সিরি কালীকে ডেকে বলে আলী আরবের বড় বড় ধনীরা ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায় নবীজির দরবারে রাহমাতুল্লিল আলমিনের দরবারে নবী হাম আর কিছু বলে না শুধু খামোশ থাকে আলী রে আমি আবু বকর বলবো আমার আমার মন বলতেছে তুই কোন দিন ফাতেমার বিয়ের প্রস্তাব নবীর দরবারে পেশ করবি নবী সে অপেক্ষায় রয়েছে হাজরাত বলেন এটা কি কোনো কথা হলো মোদিনায় ঘর নাই বাড়ি নাই ভিটি নাই নবীর ঘরের চুলায় পাক হইলে আমি খাই নবীর ঘরের চুলায় পাক না হইলে মদিনার পাথর গুরু পেকে লাগাইয়া ঘুমাই আমি বুঝি পারবো ফাতেমার বিয়ের প্রস্তাব নবীজির দরবারে দিতেন আবু বাকর বলে আগে প্রস্তাবটা পেশ করি দেখো না পরে কি হয় হাজরা তারি বলেন মুরব্বী মানুষ যখন বলেছেন আমি আমার মনের কথা নবীজির দরবারে বলে দেখি কে তবে আসতেন মাসিদে নবীটা আমার নবী বসা হজরত আলী দৌড়ে গিয়ে বলে হুজুর একই কথা বলার জন্য আসছিলাম নবী বলেন আলী কি কথা বলবে বলো বলো আমি পারমিশন দিলাম হজরত আলী বলেন না হুজুর কিছু না আমার বলার কিছুই নাই আমি এমনি আপনাকে দেখার জন্য এসেছি নবী আমার দেখে মনে আলী হ্যাঁ তুমি গোপন করতেছো ব্যাপারটা তোমার চেহারায় বলতেছো তুমি কিছু বলার জন্য এসেছ তোমার ঠোঁট বলতেছে কি যেন তোমার থুতের আগায় এসে হঠাৎ করে থমকে দাঁড়ালো আদি হে ভয়ের কিছু নাই তুমি বলতে পারো আমি পারমিশন দিলাম হাজরে চারি বলি না হুজুর কিছু না এমনি এমনি আমি আসছি দেখার জন্য নামি বলে আলি গোপন করো না আমি বুঝেছি আলী রে তুই বুঝি ফাতে মারে বিয়ে করতে যাস ধরে বলেন শোভা হাজারে তারি রেখে হুজুর শেষ পর্যন্ত কথাটা আপনার মুখ থেকে বের হয়ে গেল আমি আলী যদি ফাতেমার বিয়ে করতে চাই দিনের নবী রাজি হবেননি ফাতেমা রাজি হবেনি নবী আমার দেখে বলে আলীরাম আরবের বড় বড় ধনীরাম আরবের কুটিপতিরা লক্ষপতিরা আমি আমার মেয়ে ফাতেমার বিয়ে প্রস্তাব নিয়ে আসে আমি হা না কিচ্ছু বলি না আলি আমি অপেক্ষায় ছিলাম রে তুই কোন দিন ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার দরবারে আসবি সে অপেক্ষায় দিন গুনতে ছিলাম রে আমি রাজি হবেনি আপনি তো রাজি হয়েছেন নবী বলেন এটাই তো প্রশ্ন আমি তো আগেই রাজি আমার মা ফাতে মা রাজি হলেই হয় তাহলে বোঝা গেল মেয়ের পারমিশনেরও প্রয়োজন আছে না নাই আপনি শুধু মেয়েকে চয়েস করবেন মেয়ে বুঝে আপনাকে চয়েস করার পারমিশন ইসলাম থেকে পায় নাই আপনি শুধু মেয়েকে দেখবেন সুন্দরীর উপসী কিনা দেখি নাকটা চিরকাটির লাইন চোখটা কিনে নাকটা লম্বা না বোসা আপনি মেয়ের লম্বা নাচ দেখার জন্য পেরেশান হয়ে গেছে মেয়ে বুঝি ইসলাম থেকে আপনাকে চয়েস করার অধিকার পায় না দেখি আমার জামাই নাকটা নিয়ে আবার বোসা মার্কা সমস্ত মেয়ে বলেন কেরাসুল মেয়েদের পারমিশন নিয়ে বিয়ে দিয়েছেন বলে বলেন সোভান প্রশ্ন আসতে বলেন কেমনে পারমিশন নিতেন মেয়েকে জিজ্ঞাসা করতেন কি নাম দাদাতে এমনই ছিলাম মেয়ে ঘরের ভিতরে বসা থাকত বাইরে দাঁড়াইয়া আমার নবী বের প্রস্তাব দিতে যে তার নাম বলতো মা উমুকের ছেলে মুখ তোমাকে বিয়ে করতে চায় নাম বললে মেয়ে যদি চুপ থাকতো বোঝা গেল রাজি না নাকি বলে রাজি চুপ থাকলে আর সকুতুনে সরে যা বলা হয়েছে চুপ থাকলে আজকে ফাতেমার বেলায় পন্থ অবলম্বন করতে যাচ্ছেন রাহমাতুল্লিল আলমিন ফাতেমা ঘরের ভিতরে বসান দরজার বাইরে দাঁড়াইয়া আমার নবী দেখে দেখে বলে মা আরবের বড় বড় ধনীরা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে তোমা কিন্তু আজকে এমন একটা বীর যুবক ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে তোমা যে যুবক ছেলেটি আমার হাতের প্রথম মুসলমান মা এমন একটা বীর ছেলের বীর যুবক সন্তান আর তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে মা যেই ছেলেটি আমার সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় আলেম আমি আলিমের শহর আর সেই শহরের দরওয়াজা হয়েছে আমার আলী কত বড় আলিম ছিলেন দেখে বলে মা আজকে এমন একটা যুবক ছিলেন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে গো মা যেই যুবক ছেলেটি আমার সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় বীর যোদ্ধা যাকে আসাদুল্লাহ গালিব বলা হয় আসাদুল্লাহ সেরে খোদা বলা হয় জোরে জোরে বলেন সোবাহান আসাদুল শব্দের অর্থ কি ভাব আসাদুল্লাহ কার ভাব আল্লাহর ভাব না না চিড়াখানার ভাব আল্লাহর ভাব হজরত আলীকে আল্লাহর ভগ বলা হয় সেজন্য বেরিস্টার ইকবাল বলে গেছেন তুই কেহ দে কে মুখারা দরে খাইবার কিসি না খৈবরের যুদ্ধে হজরত আলী ঢাল ভেঙে দেন আলী ভাবলেন ঢাল কোথায় পাই পথ চলতে গিয়ে দেখলেন বিরাট বড় এক ঘেট আর ঘেটের একটা কপাট কেটে বাড়ছে সেই কপাটটার একটা কোনা সে যুগের চল্লিশ জন একত্রিত হয়ে নাড়াইতে পারে নাই হাজরাত আলী সিংহের মতো বর্জন করে দৌড়িয়ে গিয়ে গোটা গেটের কবরটাকে ডাল বাড়িয়ে হুঙ্কার মেরে এগিয়ে যাচ্ছেন কাকিরে দেখো ব্যাপার কি এটা কি আসতেছে পাহাড়ের মতো দেখা যায় ছিল একটা গেটের কপাট কপাটটাকে বড় পাহাড়ের মতো বড় করে কাফেরদের চোখের সামনে আল্লাহ তুলে ধরে কুফুরি শক্তিকে দুর্বল করে দিয়ে মুসলমানদের সাহায্য করেছে আসলে ছিল একটা গেটের কপাট শুধু কি তাই কেদাবে আসছেন যুদ্ধের ময়দানে মুসলমানেরা মোকাবেলা করতেছেন এবার যুদ্ধের ফলাফল কিছুই দেখা যাচ্ছে না এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে খবর আসছে হে রসুল যুদ্ধ হচ্ছে কিন্তু ফলাফল কিছুই নজরে পড়তেছে না আল্লাহর হাবিব দেখে বলে দিলেন আমার মন বলতেছে ও মুসলিম সেনারা তোমরা আমি নবীর একটা সুন্নতকে ছেড়ে দিয়েছ তবে আগের দিন সকালে আমি নবীর একটা সুন্নতের পরে আমল করে ময়দানে ছাপিয়ে পড়বেন কোন সুন্নত নবী বলেছিলেন আগামী দিন সকালে দাঁড়াইয়া কাতার ধরে মেসোয়াক করবেন মেসোয়াক কার সুন্নত জোরে বলেন মেসোয়াক করবে অথবা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে নাবির সাবিরা মুসলিম সেনারা প্রবাদ হয়ে গেলে কাতার ধরে দাঁড়াইয়া মেসোয়াক করতেছে হঠাৎ করে কাফের মুশ্রিকেরা সকালবেলায় ঘুম থেকে উঠা অবস্থা দেখে চারদিকে দৌড় শুরু করছে উপায় নাই খুন করে লাগছে ব্যাপার কি একজন আরেকজনকে দেখে বলে মাঠে বের হয়ে দেখো ব্যাপার কি এতদিন মানুষের সাথে যুদ্ধ করতাম আজকে এগুলি মানুষ না এগুলি বড় বড় রাক্ষস করতে জানে এখানে বড় বড় গাছ খাইয়া ফেলাইতেছে গাছ যারা খাইতে পারে মশার মতো আমাদের গিলা ফেলাইব আসলে এগুলি ছিল মেসোয়াত আমার আল্লাহ প্রতিটি মেসোয়াককে বিরাট বড় গাছের মতো আকৃতি বানাইয়া কুফুরি শক্তিকে দুর্বল করে দিয়ে কাপেরদের চোখের সামনে ধরে কুফুরি শক্তিকে দুর্বল করে দিয়ে মুসলমানদের সাহায্য করেছেন ওই আল্লাহ আসেন কিনা এখন জুড়ে বলেন তাহলে সে সাহায্য আমাদের পেছনে কেন আসে না আমরা মনে রাখ করেও কিছু পাই না চিল্লা চিল্লি করেও কিছু পাই না চোখের পানি ছেড়েও কিছু পাই না আমরা যদি বলি ও কোথা বৃষ্টি দিও না আল্লাহ ডবল ফিরে দে যদি বলি ও কোথা বৃষ্টি দাও আল্লাহ তিন মাসের লেগে স্টপ করলাম আমাদের হাত নষ্ট হয়ে গেছে জবান নষ্ট হয়ে গেছে আমরা নিজেরা নষ্ট হয়ে গেছি না কোদার পাওয়ার কমে গেছে জোরেখন মাঝে মধ্যে আমি আমার আলোচনায় সেই জন্য বলি বৃদ্ধা মহিলা ল্যাট্রিনে ঢুকেছে পায়খানা করতেছে পেটে গন্ডগোল পাত্তা পায়খানা কিছু পায়খানা হয়েছে আর কিছু গোডাউনে জমা হঠাৎ করে বাইরের ছেলেরা বলে ঈদের চাঁদ ঈদের চাঁদ বুড়ি কয় খুন করে বলাইছে চাঁদ তো পুরা দেহারে দেখে বলাইব আমি তো এবার চাঁদ দেখতে পারলাম ঠিক আছে বাকি পায়খানা পরে করব আগে চাঁদ দেখা খুব তাড়াতাড়ি পানি খরচ করছে হাতের পরে গন্ধ কিছু রয়ে গেছে বাইরে বেরোয় কয় ও নাতিরা কোথায় চাঁদ ঈদের অমরি দেখছো না পশ্চিমা কাছে চাঁদ দেখে আবার মনোজাত করতে হয় আল্লাহ হুমামিন হুমামিন কয়ে কয়ে কি না তিরা এবারে চাঁদে দি দুর্গন্ধ আপনারা বলেন চাঁদে দুর্গন্ধ না হাতে গন্ধ আর ঘরে বলেন কিসে গন্ধ আল্লাহ বলে চাঁদ ঠিক আছে সুরস ঠিক আছে তোমাদের হাত নষ্ট হয়ে গেছে আমি আল্লাহ ঠিক আছি আমার শক্তিও ঠিক আছে ও মুসলমান তোমরা নিজেরা নষ্ট হয়ে গেছ এখন সোভান আল্লাহ আর না হয় যেই মহান আল্লাহ আগের দিনের মুসলমানদেরকে ফেরেস্তা দিয়ে সাহায্য করতে পেরেছেন বদরের যুদ্ধে ফেরেস্তা আসে নাই জয় কর্মী আসে নাই জানেন না তো কি জানেন বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায় আবু বাকার সিদ্দিক হুজুরের পাশে আল্লাহর হাবিব দেখে বলে আবু বাকার আমার তিনশো তেরো জন সাহাবি কোথায় একটা সাহাবিও তো আবু বাকার আমি দেখি না আবু বাকার বলে হুজুর পেরেশান হবেন না সাহাবিরা যুদ্ধের ময়দানে মোকাবেলা করতেছে নাবি আমার দেখে বলে নারে আবু বাকার আমি যে সইতে পারি না সাহাবি একটাও আমি দেখি না সঙ্গে সঙ্গে বাজারের ময়দানে নাবি মোনাজাতে হাত তুললেন কেতাবে আসছে এইভাবে মোনাজাত করে অভ্যাস নিয়মলে এভাবে মোনাজাত করতে হবে বাদরের যুদ্ধে আমার নাবি মোনাজাত করতে করতে হাত দুইটা মাথার উপরে তুলে ফেললেন আবু বাকার বলেন যে চাদর আমার নবীর গায়ে ছিল আমার নবী হাত দুইটাকে এত উপরে তুলেছে হাত বেশি উপরে উঠেছে বিদায় নবীর গায়ের চাদর গা থেকে সরিয়া বদরের মাঠে জমিনে পড়ে গেছে আবু বাকার বলে আমি নিজে চাদর ধরিয়া কাদের করে লাগাই দিলাম আর ডেকে ডেকে বলতে লাগলাম হুজুর এমন করে কোনোদিন কানতে দেখি নাই আপনি কেন কান দেন হুজুর কাইবেন না আমি আবু বাকার যে সইতে পারি না আমি যে ধৈর্য ধারণ করতে পারি না নবী বলে আবু বাকার আমি কান্দি তিনশো তেরো জন আমার প্রাণী সাহাবি মুনাজাতে নবী দেখি বলে আল্লাহ এই বাহিনী এই কাফেলা তৈরি করতে যাইয়া আমাকে বহু কষ্ট করতে হয়েছে রাতের অন্ধকারে মায়ের দেশ থেকে পালাতে হয়েছে সুদূর সোনার মদিনায় এত কষ্ট করে তিনশো তেরো জনের কাফেলা তৈরি করেছি আল্লাহ যুদ্ধ করার ইচ্ছা ছিল না তুমি হুকুম করেছ যুদ্ধ করার জন্য আল্লাহ বলেন আমি তোমাকে মোকাতালা করার জন্য পারমিশন দিচ্ছি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য পারমিশন দিচ্ছি নবী আমার মনে যাতে ডেকে ডেকে বলে আল্লাহ তুমি যদি হুকুম না দিতাম আমি কোনদিন বদলের মাঠে নামতাম না ও খুদা আমার কলিজার টুকরা আমার আদরের সাহাবি গুরু আমার প্রাণের গুরু কোথায় আমি যে একদিন সাহাবিও দেখি না আল্লাহ আমার সাহাবিগুলি তুমি মাইল না আমার বুক খালি করিও না আমার এতিম করিও না অসহায় বানাইও না সাহাবিগুলি যদি তুমি মারতে চাও আগে তুমি তোমার মোহাম্মদকে মারো আর আমি যদি মরে যাই বদরির যুদ্ধে তিনশো তেরো জন বাহিনী যদি মরে যায় কারা দুনিয়ায় কালেমার দাওয়াত দিবে এই কথা বলে এতিম নামি যখন কান্দে চোখের পানিগুলো ঝর্নার মতো ঝরে ঝরে পড়ছে জীবন যা বদলে আমার বন্ধু কান্দে বন্ধুরা আমার সালাম বলে দেন আমার বলে দেন আর যেন না কাঁদে এক ফোঁটা পানি যেন আমি বন্ধুর চোখে না দেখি আর কানতে হবে না হাবিব আমার আকাশের দিকে তাকায় দেখো সাহায্য করলাম চিৎকার করে বলেন সোভাল আকাশ থেকে এক হাজার ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করলেন আমার বলার উদ্দেশ্য ছিল ওই যুগের মুসলমানদের পেছনে আকাশের ফেরেস তারা নাজেল হয়ে সাহায্য যোগাইত দুঃখের সাথে না বলে পারি না জ্ঞান বিজ্ঞান যুগের মুসলমান তোমাদের আমাদের শয়তান পর্যন্ত ভয় পায় ফদর পরে নাই জুহুর পরে নাই আসুর পরে নাই মগরিব পরে নাই এসা পরে নাই পাঁচ অক্ত নামাজ পরে নাম শয়তান কয় একের পরে একে পাঁচ অক্ত নামাজ ছেড়ে দিয়েছেন এখনই তার উপরে গজব আসবে আমি শয়তান যদি এই বেনামাজির কিনারে থাকি সেই গজবে আমিও পইরা মরব শয়তান তোমারে আমারে ভয় পায় ওই যুগের মুসলমানদের পেছনে আকাশের প্যারেস তারা আসত জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ ভাইরাবার তো বলতেছিলাম আল্লাহ আব্দুল আলমী মুসলমানদের সাহায্য করেন ঠিক এমনি ভাবে তো হজরত আলীর হাতের ঢাল ছিল এটা ডালের একটা কপাট আল্লাহ কপারটাকে পাহাড়ের মতো বড় করে কাপের চোখের সামনে তুলে ধরে কুকুরে সব থেকে দুর্বল করে দিয়ে মুসলমানদের সাহায্য করেছেন যুদ্ধ খতম হয়ে গেল বিজয়ী পাতাটা মুসলমানদের হাতে উড়ে গেল জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার নবী ডেকে বলে আলি শুনেছি এই গেটের কপাট কি তুমি ঢাল বানিয়েছ তাহলে তারি বলেন কি করবো ওই সময় ঢাল ছিল না আমার সঙ্গে কপার কাকি ঢাল করেছিলাম নবী তাবাসুমি আসে আর ডেকে বলে আনি যুদ্ধের ময়দানে এই বিরাট বড় গেটের কপাটকে ঢাল বানিয়ে যখন এগিয়ে যাচ্ছিলা কিনা সুন্দর দেখাচ্ছে তোমাকে আমি নভি দেখার সৌভাগ্য হয় নাই এবার তুমি পুনরায় কপারটাকে একবার ডাল বানিয়ে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে দেখাই দিবে নবী বলেন আসুন আমি দেখাই দেই নবীর পাশে দাঁড়াইয়া হজরত আলী এবার দাঁড়াইয়া হজরত আলী কপাটে ধরি টানতেছে কিতাবে আসছে কপাট নরে নাম দুই হাতে ধরে টানতেছে নরে নাম নবীর সুন্দর চেহারার দিকে তাকে আলী দেখে বলে হুজুর যুদ্ধের ময়দানে বাম হাতে যে কপাটকে ডাল বানাইতে সক্ষম হয়েছিলাম ওই কপাট উভয় হাতে ধরে নাড়াতে পারি না কি হেকমত বিরাজ করতে থাকে আল্লাহ আল্লাহর হাবিব ছাড়া আর কেউ জানে না নবীর মার হেসে এসে দেখে বলে আলী যুদ্ধের ময়দানে বাম হাতে এটাকে ডাল বানাইছিলাম ও সেটা ছিলাম ইমানি শক্তি আল্লাহর পক্ষ থেকে তোমার গায়ে যেটা ভর করেছিল ধরে বলেন সভান আল্লাহ সেজন্য আল্লাহ মুসলমানদের ডেকে ডেকে বলেন ঘাবরানি কি কই বাত নেই লা تهنوا ولا تهزنوا وأنتم الأعلون চারির শক্তি সম্পর্কে বলা হয়েছে কিতাবে গালিবান খান্দাকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার কাফির সংখ্যা ছিল দশ হাজার দেখুন সোভার কোথায় দশ আর কোথায় আলী শরিক ছিলেন সে যুদ্ধে আল্লাহর হাবিব নিজ হাতে পরীক্ষা খননের কাজ করেছেন আবু বাকার সিদ্দিক বলে হুজুর পরীক্ষা খননের কাজ আপনাকে করতে হবে না আপনি ওই পাথরের পরে আরামে বসে যান আমরা খাল কাটতে থাকি পরীক্ষা খননের কাজ করতে থাকি আমরা যখন দুর্বল হয়ে যাব আস্তে করে যাইয়া হুজুরের সুন্দর চেহারা এক নজর দেখে আসবো নবী ডেকে বলে আবু বাকার আপনারা কষ্ট করবেন পরীক্ষা খননের কাজ করবেন আমি নবী যদি আরাম করি পাশে বসে এই চেহারা কেমতের মাঠে আল্লাহকে কেমন করে দেখাবো দেখুন নিজে পরীক্ষা খননের কাজে অংশগ্রহণ করলেন তো এখন সভা কাফিরেরা দশ হাজার ছিল এছাড়াও শক্তিশালী বীর যুদ্ধা আমরকে তারা হায়ার করে এনেছিল এটা আসছে সে যুগে আমার একা এক হাজারের সঙ্গে মোকাবেলা করতে পারবো আমার চিন্তা করে ভাবছে যুদ্ধ যদি না হয় আমি আমার পয়সা করে আদায় করতে পারবো না সুতরাং একটা অঘটন ঘটাই দিই কি অঘটন পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ায় দাঁড়াইলে নিচের মুসলিম সেনারা তাকে দেখতে পায় ওখানে যারা চিৎকার করে ডাকতেছে মুসলমানও अगर तुम्हारे अंदर कोई जवान है तो आ जाओ पहाड़ के ऊपर চিৎকার করে যখন আমার ডাক দিছে হাজরত আলী দৌড়ে গিয়ে হুজুর ওই যে দেখুন পাহাড়ের পরে চিৎকার করে ডাকতেছে আমার মোকাবেলা করার জন্য হুকুম দেন একটু টেস্ট করব আমার নামি দেখি বলে আলি তরবারি হাতে লইয়া ডাল লইয়া রামানা হও এর আগে তোমার হাত দুটা আমার সামনে হাজির করে দাও হাত দুটাকে এভাবে নবীর সামনে পেশ করে দিলে রাহমা তুল্লিল আলমিন হজরতে আলীর হাতে দাম করে দিলেন ফু মেরে দিলেন কি বলে সবাই বলুন বিসমিল্লাহ রাহমানির বাম হাতে ধার ডান হাতে তরবারি লইয়া আলী যাচ্ছেন পাহাড়ের পরে পাহাড়ের উপরে দাঁড়ালেন আমার ডেকে বলেন কি নাম তোমার আমার নাম আলী আলী হয়ে ফিরে যাওয়া বলছি অযথা স্ত্রীকে বিধবা বানায় না সন্তানদের ইতিম খুঁজো না যাও ফিরে যাও বলছি জানো না রে আলী আমি ওই আমার যে আমার একা এক হাজারের সঙ্গে মোকাবেলা করতে পারে যান ফিরে যান অহংকারের খেলায় বাঁচে না টাকার বুড়ির খেলায় বাঁচে না সেজন্য মাঝে মধ্যে আমি বক্তৃতায় বলি নিজে যাকে বড় বলিবে সে বড় নয় নিজে যাকে ছোট বলিবে সেই বড় হয় সবাই বলুন নিজে যাহাকে বড় বলিবে সে বড় নয় নিজে যাহাকে সদ সোদবনিবে সেই বড় হয় তাকে বুড়ি করবেন না অহংকার করবেন না আমার মতো বড় মৌলানা আর নাই আমার মতো বড় বক্তা আর নাই আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে বুম্বাস্তিক মার্কার বক্তারে আমি বক্তার ভিতরে জর্রা পরিমাণ অহংকারের ল্যাস পাত্র যদি এসে যায় কেমতের মাঝে আল্লাহ বলবে বক্তা এদিকে আয় করে তক্তা বানাম সুতরাং অহংকার নয় গর্ব নয় তাকাব্বুরি নয় খর্ব নয় অনেকের স্বাস্থ্য মোটা তাজা মেয়েরা টেরা দেখলে কয় বেশি কথা কস হুতাইলাম উকিলে এমনি দেখ মোটা তাজা একটু চিকুন টুকুন দেখলে তো বেশি কথা কইস না খাই পিলাম অনেক সুন্দরী মেয়েরা কালো মেয়েকে দেখে ঠাট্টা করে আমি সুন্দরী আর এটা কাইলে আমার কা অনেক ধনীরা গরিব দুঃখী মিসকিন দেখলে ঠাট্টা করে তিরস্কার করে আমি বলতে চাই এর মোটা করে চিকুন করতে অচিকুন তোমাকে মোটা করতে সুন্দরী গ তোমাকে বিশ্রী বাড়াতে ও কালো মেয়ে তোমাকে সুন্দরী করতে ওরে কুটিপতি ভাঙা বাসন তোরা হাতে দিয়া ভিক্ষুকের বেশে রাস্তায় বের করে দিয়ে পক্ষান্তরে ভাঙা বাসন বালাকে সাদর সম্বর্ধনা জানাইয়া তিনতলা বিল্ডিং এ বসাই দিতে আমার আল্লাহরই বেশি সময় লাগে না আল্লাহ পারেন কিনা জোরে কর আরো জোরে কর সেজন্য কোন বাঙালি কবি বলে গেছেন এবার বাঙ্গে উপার করেন এই তো নদীর খেলা সবাই বলেন এবার বাঙ্গে উপার করেন এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা সুতরাং টাকা বুড়ি কেউ করবেন না অহংকার গর্ব খর্ব এগুলি অন্তর থেকে দুয়ে মুছে সাফ করে দেন আল্লাহ কবুল করে বলে নাম হেদরত আলী রেখে বলেন তুমি যতই চিল্লাও আমি ফিরার আলী নই আমি মোকাবেলা করতে সেই যুগে সামনাসামনি তরবারি মারামারি হতাম যাকে মারার পালা নিত তাকে বাহাদুর বলা হইতো না যে পরে মারার পালা নিত তাকে বাহাদুর বলা হইতো আমার ডেকে বলে তুমি আগে মারবে না পরে মারবে তাই বলেন তুমি আগে মারো মুসলমান কোন দিক দিয়া বাতের শক্তি স্থানে মাথা নত করে না আগে মার আমি আলি পরে মারব এবার আমার মনে মনে কয় না জানি কি হয় গায়ে কিছু শক্তি না থাকলে বড় বড় কথা কয় এইবার আমার মনে মনে ভাবতেছে না জীবনে মরার লেগাই না আমার তরবারে ঠিক করে জালিকে মারার জন্য কেতাবে আটকে হাজার জালি ইজি খায় দেয় ডালটা শুধু সামনে তুলে ধরেছে না আমার যখন তরবারি মারবে ঠিক ওই সময় আমার এর তরবারিটা শক্তিশালী করে তোলার জন্য